আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনলাইন গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছি আমি আসাদুজ্জামান রকি তো ভিডিও টাইটেল থেকে অবশ্য সবাই থামমেল এবং টাইটেল থেকে সবাই বুঝে গেছেন যে কী বিষয়ে ভিডিও হতে যাচ্ছে দীর্ঘদিন ভিডিও দিয়েছিলাম না কাজের নানান ব্যস্ততার কারণে চ্যানেলে ভিডিও দিতে পারি নাই অনেকেই অনেক আমার পার্সোনাল ইনবক্সে অনেকে এস কেন ভিডিও দিচ্ছি না ভিডিও দিয়ে নেই অনেকে পর আপনাদের একটা ভিডিও দিয়েছি আশা করি সবার উপকারে আসবে এই মুহূর্তে বর্তমান সময়ে বর্তমান সময়ে যে পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে যে পপে কাজ করা একবারেই যাচ্ছে না তো আমি একটি প্রসেস আপনাদের দেখাই দেবো আশা করি এই প্রসেসে কাজ করলে আপনারা মোটামুটিভাবেই কাজ করতে পারবেন তো অবশ্যই যদি ভালো কিছু করতে চান ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন আমি যে যে কাজটা করি সেই কাজটাগুলো আপনারা মন মন দিয়ে যদি করেন অবশ্যই অবশ্যই আপনারা সাকসেস হবেন তো আমাদের কাজটি করতে হলে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে একটি ব্রাউজার লাগবে আমরা ব্রাউজারে কাজ করব ঠিক আছে তো ব্রাউজার লাগবে আমাদের সবচেয়ে বেটার হয় ব্রাউজারটা সেই ব্রাউজারটা হচ্ছে মজিলা ফায়ারফক্স তো আমি আমার মজিলা ফায়ারফক্সটি ওপেন করতেছি সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন কমেন্ট করুন লাইক করুন এবং অলওয়েজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে রাখুন আমরা এখন ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে গিয়া একটু লক্ষ্য করবেন আপনারা যখন মজলা ফায়ারফক্স অন করবেন এখানে আপনাকে একটা ভিভিএনের এক্সটেনশন নিতে হবে সেই ভিভিএনের এক্সটেনশন হলে আপনারা চলে যাবেন এখানে দেখুন এই যে তিনটা একটা ডট বটম আছে তিনটা ডট এই ডটে ক্লিক করুন ডটে ক্লিক করার পরে দেখুন এখানে অ্যাড অন সো অ্যাড অনে চলে যান অ্যাড অন থেকে এখানে সার্চ করুন সেট আপ ভিপিএন দেখুন সেটা ভিভেন আসার পরে ফার্স্টে সেটা ভিভেনটা চলে আসছে তো এটাকে আপনাকে অ্যাড করতে হবে কমে তো আমার অলরেডি অ্যাড করা আছে তো ওবু আমি রিমুভ করে আবার অ্যাড করতেছি আপনাদের দেখানোর সুবিধা তো আমরা অ্যাড অ্যাড অফ দিলাম অ্যাড ওকে গট দেখুন সেটা থেকে আমাদের এক্সটেনশন অ্যাড হয়ে গেছে এই যেখানে দেখুন তিনটা ডটের মতো হয়ে গেছে এটা আমরা সেটা ভিপেন তো এখানে আমাদের ফার্স্টে একটি অ্যাকাউন্ট করতে হবে তো অ্যাকাউন্ট করে আমরা ভিপেনের উপরে ক্লিক করি এখানে আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আমরা যে কোনো একটি ইমেল হাতে এমনিতেই ইমেল বানিয়ে দিয়ে দিই এই ইমেলটা কপি করি পাসওয়ার্ড রেজিস্টার কোনো রকম ভেরিফাই ছাড়াই দেখুন অ্যাকাউন্ট অ্যাকাউন্টে হয়ে যাবে সো আমাদের অ্যাকাউন্টে হয়ে গেছে তো এইবার আপনাদের মনে রাখতে হবে আপনারা যখনই ব্রাউজারে ঢুকবেন পপের যখন অ্যাকাউন্টের কাজ করবেন একটা অ্যাকাউন্ট নষ্ট হয়েছে গেছে নতুন করে আরেকটি অ্যাকাউন্ট নিতে যাচ্ছেন সেই সময় আপনারা কী করবেন আপনাদের ব্রাউজারটি ক্লিয়ার করবেন ব্রাউজারটি ক্লিয়ার করার জন্য আপনারা যেটা করবেন কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট প্লাস ডিলেট চাপ দেবেন আমি আবার বলি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট প্লাস ডিলেট এখান থেকে আপনারা ওপরে যে এই বাক্সটি আছে টাইম রেঞ্জ আর ক্লিয়ার এখান থেকে আপনারা এভরিথিং সিলেক্ট করে দেন ক্লিয়ার নাও তা অবশ্যই মনে রাখবেন যখন আপনি একটা অ্যাকাউন্ট লগ ইন করতে যাবেন অ্যাকাউন্টটি অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলে আপনারা একটি অ্যাকাউন্ট লগ ইন করলে তখন আপনার ব্রাউজারটা ক্লিন করে নেবেন ব্যাস এখন আমি কী করবো আমাদের সেট আপ ভিপিএন যেটা আছে সেই ভিপিএনকে আমরা একটি লোকেশন সেট করি আচ্ছা আমরা এখান থেকে সেকেন্ডারি লোকেশন হতে হবে ইউনাইটেড কিংডম কানাডা তো আমি এখান থেকে কানাডাই হলাম সমস্যা নেই বাংলাদেশ লোকেশন চেঞ্জ হলেই হবে ওকে আমি কানাডার লোকেশনটা ধরলাম এখন আমরা আমরা চলে যাবো pop dot com pop dot com okay এখান থেকে দেখুন এই যে সাইন ইন সাইন ইন যাই আমরা লাগবে সাইন ইন থেকে আমাদের এখন কী লাগবে অ্যাকাউন্ট আমরা যে অ্যাকাউন্টগুলো কাজ করি সেই অ্যাকাউন্টটা আমাদের লাগবে সো আমি একটি অ্যাকাউন্ট এখান নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমাদের অ্যাকাউন্টটি অলরেডি লগ ইন হয়ে গেছে তো এখন আমরা কি করবো আমরা শর্ট চলে যাবো এডিট প্রোফাইলে হ্যাঁ এডিট প্রোফাইলে আসলাম এরপর থেকে আমরা এখান থেকে নিচে যাবো একদম নিচে একদম নিচে যে দেখুন আমরা এই অ্যাকাউন্টটি গ্রহণ করছি অস্ট্রেলিয়ার তো এরকম আমাদের অ্যাকাউন্ট কিন্তু ইউএসের অ্যাকাউন্ট আমরা এখন থেকে ইউজ করবো না ইউএসের বাইরে যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো যেমন ইউনাইটেড কিংডম অস্ট্রেলিয়া কানা আপনার হচ্ছে গিয়া ইংল্যান্ড বা ফ্রান্স যে কোনো ধরনের যে কোনো মানে ইউএসের বাইরের কান্ট্রি অ্যাকাউন্টগুলো আমরা নেব তো এখান থেকে ব্রাউজার এখন যখন আমরা যাব তখন দেখুন এই যেখান থেকে কান্ট্রি অপশন যেটা আছে কান্ট্রি অপশন এখান থেকে আমরা কান্ট্রিটা ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দেবো যেহেতু আমাদের ইউনাইটেড স্টেটের টপিক লাগবে বা কানাডা লাগলে যদি কানাডা সিলেক্ট করে নিতে পারেন তো আমরা এখান থেকে ইউনাইটেড স্টেটসটা সিলেক্ট করলাম এবং আপডেট রেজিস্ট্রেশন আপডেট রেজিস্ট্রেশন দেওয়ার পরে দেখুন আমাদের অলরেডি ইউনাইটেড ইউনাইটেড স্টেট হয়ে গেছে আমাদের এখানে ইউনাইটেড স্টেটটি হয়ে গেছে তো এখন আপনারা যেটা করবেন আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন তো আমরা এখানে ওল্ড পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেন আমরা একটি নিউ পাসওয়ার্ড এখানে দিয়ে দিই ওকে আপডেট পাসওয়ার্ড ওকে আমাদের পাসওয়ার্ডটা আপডেট হয়ে গেছে এখন আমরা কী করবো আমাদের যে প্রোফাইলটা আছে আমরা একটা প্রোফাইলটা সাজাই নেব ঠিক আছে প্রোফাইলটা সাজানোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমরা এটা আমরা সবাই জানি এখানে নতুন করে বলা কিছু নাই আমি হচ্ছে এটা অ্যাডভান্স নিতে হবে male seeking male I am looking for অবশ্যই ডিটিং হ্যাঁ ইন্টেন্ট এখানে একটা আপনি নাম দিয়ে দেবেন আমি আপনি নাম দিয়ে দিচ্ছি নাম দিয়ে দিলাম শো করে দিলাম হ্যাঁ, ঠিক আছে আপনার এখান থেকে একটি আছে যে zip code city zip code choose করে দিতে পারি এখান থেকে আমি সিটি দিয়ে দিই কলরটা দিলাম এখান থেকে আমরা জিপ অ্যাটলাসে যদি যাই জিপ অ্যাটলাস জিপ অ্যাটলাসে যদি যাই তো সেখান থেকে আমরা জিপ অ্যাটলাস ডট কম থেকে আমরা এখান থেকে আমরা ডেলোয়ারে এটাই তো মিলাম না কলোরাডো সরি রেজলিউশন রাখবেন কলোরাডো সিটি পপুলেশন ওভার পঞ্চাশ হাজার এখান থেকে এই সিটিগুলোতে কাজ করেন তো আপনারা বেশি বেনিফিট হবেন তাহলে এখান থেকে একটি যে কোনো একটি সিটি নিই Parker coffee copy and paste আবার কপি অ্যান্ড পেস্ট ওকে এখন আমরা প্রোফাইলটা আবার চেক করে আপনারা সবাই এটা জানেন তো বোঝরা একেবারে নতুন যারা দেখছেন তাদেরকে উদ্দেশ্যে একটু বলে দিই হাইটটা অবশ্যই ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স এর মধ্যে রাখাটাই বেটার বডি টাইপটা আমাদের মডেলে যেমন থাকে যেমন আমাদের মডেল অ্যাভারেজ অ্যাভারেজ হলে হেয়ার কালার যার মডেলে যেমন হয় ব্রাউন ব্ল্যাক গোল্ড সেটা দিলাম আমি ব্ল্যাক দিলাম তো দিলাম অবশ্যই ক্রিস্টিয়ান আদার যেটা কখন সিয়ান থাকবে প্রফেশনটা আপনি যে কোনো একটা দিতে পারেন এবং এডুকেশনটা যেটা থাক সমস্যা নাই এগুলা চেঞ্জ না করলেই হবে তো আই কালারটা আপনি আদার করে দেবেন এই অপশনটা অবশ্যই ইয়েস থাকতে হবে ওল্ড ডিউ ডেট সামওয়ান বিবি ডাব্লিউ ফিউ এক্সট্রা অ্যামাউন্ট এটা অবশ্যই ইয়েস থাকতে হবে এখন আপনি জানেন ডু ইউ স্মোক অবশ্যই না থাকতে হবে would you date someone who smoke এটা ইয়েস থাকতে হবে ডু ইউ ডু ড্রাগস এটা নিয়েও ডু ইউ ডিং সোশ্যালি থাকতে হবে ডু ইউ অনেক কার এখানে আপনার একটা সিলেকশন ইএসপি যে কোনোটা দিয়ে দেন সমস্যা নেই অবশ্যই দুই হ্যাভ চিলড্রেন নো থাকতে হবে ডু ওয়ান চিলড্রেন এটা অবশ্যই ডাস নট ওয়ান চিলড্রেন হ্যাঁ উইন্ডো সাম হু হ্যাজ সেটা ইয়েস হ্যাঁ ডু হ্যাভ পেটস এটা যেটা আছে সমস্যা নেই ডগ অবশ্যই ডগ অথবা প্যাট যেগুলো আচ্ছা, এটা দিবেন আচ্ছা ইয়ার বাদ এটা সেন্সের দরকার নাই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দরকার নাই হাও এম বিশ্বাস এখানে দিলেই হবে আচ্ছা এখন এখানে একটি looking for fun একটি সুন্দর হেডলাইন দিয়ে দিলেন এখানে একটি আমি যেমন একটি এই জায়গায় একটি দিয়ে দিতে পারেন এখানে একটি আপনার অ্যাওয়ার্ড দিতে হবে অবশ্যই এটা জানেন এখন আমরা আপডেট প্রোফাইল ওকে এখান থেকে আপডেট প্রোফাইল করে ফেলছে এখন আমরা কী করবো আমরা আপলোড পিকচারে চলে যাবো আমরা পিকচার তো আমাদের রাখলাম আমরা আপলোড পিকচারে যাই আপলোড পিকচার থেকে এখানে যে পিকচার আছে পিকচার আমরা ডিলিট করে দিই এবং আমাদের যে মডেলের পিকচার সেই মডেলের পিকচার আমরা ডাউনলোড চারটা পিকচার দিয়ে দেবেন একটু ভালো ভালো দেখে আমি দুইটা রাখলাম আপাতত যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমি চাচ্ছি এটা লং করতে শেষ করে দেবো পিকচার দেওয়া হয়ে গেছে আমরা এখন একটু ইনবক্সে যাই ইনবক্সে যে মেসেজগুলো আছে এগুলো তো সব অস্ট্রেলিয়ার মেসেজ তো আমার এই মেসেজগুলো তো যেহেতু প্রয়োজন হবে না আমরা সিলেক্ট অল দিয়ে দিই সিলেক্ট অল করে এখান থেকে দিলে অপশন আছে কি select all delete selected select all delete selected select all delete uh, select all and delete select all এই মুহূর্তে আমরা যেটা করবো সেটা হচ্ছে দেখেন এখান থেকে নিউ ইউজার আমরা যাবো নিউ ইউজার নিউ ইউজার যাওয়ার পরে এখানে দেখুন এই যে জানেন এখন দেন এখানে অস্ট্রেলিয়ার নেই সব কোলারডো আবার কোলারটা দেনেভার আবার এখন এখানকার আছে এরা সব ইউএসএ তো আমরা এদেরকে কী করবো ফার্স্টে কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দেবো কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এই যে এই যে ইউজারগুলো আছে যারা আছে তাদের পিকচারের উপর আমরা করে একটা করে ক্লিক করি তাহলে আমাদের নিউ ট্যাব ওপেন হয়ে যাবে তো আমরা নিউ ট্যাব নিয়ে নেই সবগুলোতে আমরা এখানে সেকেন্ড পেজে চলে দেন আমরা এখানে যাওয়ার পরে এই যে শো ইন্টারেস্ট ইন্টারেস্ট এখানে যাই প্রত্যেকজনকে আমরা শো ইন্টারেস্ট করে দিই আমরা এক কথায় ফ্ল্যাট মারবো এটা নক্স বা এল প্লেটে ফ্ল্যাট মারে তো আমরা এখান থেকে শো ইন্টারেস্টটা দিলেই ফ্ল্যাটটা চলে যাবে শো ইন্টারেস্ট সবাইকে দেওয়া হয়ে যাবে শো ইন্টারেস্ট আমরা কিন্তু আবার ফার্স্ট পেজে আসবো ফার্স্ট পেজে আসার পরে ফার্স্ট পেজের এই জায়গায় রাইট বাটন ক্লিক করব then close tab to the right okay then আমরা আবার সেকেন্ড পেজে আসলাম এগুলোকে আমরা নিউ ট্যাপ করে দেবো সেমভাবে কন্ট্রোল ধরে লেফট বাটন ক্লিক করব থার্ড পেজে চলে যাই ওইগুলোকে আমরা ইন্টারেস্ট দিয়ে দেবো সেমভাবে আবারও সেই ফার্স্ট পেজে চলে যাবো সবাইকে দেওয়ার পরে ফার্স্ট পেজ দেওয়ার পরে ক্লোজ টু দ্য রাইট করে দেবো আবারও যেগুলো আসছে এখানে যে পেজগুলো আসছে এদেরকে আমরা নিউ ট্যাবে দেবো সেম সেমভাবে কন্ট্রোল চেপে লেফট বাটন মাউস থেকে যাক ভিডিওটা আমি আর লং করব না বেশি আমরা এখান থেকে আবার ফার্স্ট পেজে চলে যাবো ফার্স্ট পেজে যাওয়ার পরে ক্লোজ টু দা রাইট দেখি আমরা এখন ইনবক্স চেক করবো ইনবক্সে দেখি মেসেজ আসছে কিনা কোনো তো দেখুন আমাদের ইনবক্স অলরেডি দুটো মেসেজ চলে আসছে তো আমরা মেসেজ আমরা যেটা মেসেজ করবো মেসেজের এটা এই সাইডে রাখি আর এটা একটু ওখানে রাখি তাহলে মেসেজটা দ্রুত করা যাবে তো এখন যেটা করবো সেটা আমরা মেসেজ করবো এটা এখান দেখুন আমরা যেহেতু দুটো মেসেজ আরও আসছে এদেরকে আমরা সেমভাবে নিউ ট্যাবে নিয়ে নেবো নিউ ট্যাবে নেওয়ার জন্য আমাদের কী করতে হবে কন্ট্রোল মাউসের লেফট বাটন ক্লিক করবো নিউ ট্যাবে নিয়ে নিলাম নিউ ট্যাবে দেখুন এই যে এদেরকে এদের ফ্ল্যাট মারছিলাম এদের আমাকে এস এম এস করছে এদেরকে যে যেভাবে নাম্বার সেন্ড করবেন তারা সেভাবে না তো আমি যেভাবে করি আমি আমার মতো করে করতেছি তারা সবাই কাজ জানেন কাজ কেউ না জানা না তো দেখুন এখন এদের সাথে আমরা চ্যাট করবো এই জায়গায় এদেরকে দেখুন আমরা আবার ফার্স্ট পেজে চলে দেবো ক্লোজ টু দ্য রাইট করে দেবো দেন আবারও এখান থেকে ইনবক্স চেক করবো ইনবক্সে আমাদের আরও তিনটে এসএমএস চলে আসছে এখান থেকে আমরা এদেরকে আমাদের যে অফার বা নাম্বার আমরা সেটা প্রমোট করবো আমরা সেমভাবে আবারও আমাদের ফার্স্ট পেজে যাবো close to the right and check inbox দেখেন আরও একটি এস এম এস আসছে ওকে আমরা দেখি কী এস এম এস আসছে পার্কার হচ্ছে এখানে ইউজ ও আমাকে জিজ্ঞাসা করছে নাম্বারটা পার্কার কি না নাম্বারটা আমি কোড বলতেছি তো আমি এখান থেকে না আইএস number for my safety okay আমরা আবার ফার্স্ট পেজে যাই close to the tab right inbox check hmm আমাদের এখন এই মুহূর্তে কোনো এস এম এস নাই আমরা এখান থেকে আরেকটি কাজ করি সেটা হচ্ছে মাই সিটি ওকে মাই সিটিতে যাওয়ার পরে দেখুন এখানে আরও আমরা অনলাইনে অনেকে অনেকটা পাবো ঠিক আছে এখন অনলাইন নাও অনলাইন নাও আমরা এখান থেকে সবাইকে আবারও শো ইন্টারেস্ট করতে পারি আরেকটি কথা এইভাবে আপনারা শো ইন্টারেস্ট বা ফ্ল্যাট মারতে পারবেন পঞ্চান্ন থেকে ষাটটা বা সত্তরটা এর বেশি কিন্তু দিতে পারবেন না তারপরে আপনাকে অপেক্ষা করতে হবে ট্রাফিক আপনাকে এস এম এস করবে এবং আপনাকে মিট মি করতে হবে তো আপনি সেইভাবে কাজ করবেন তো মিট মিটা কীভাবে করবেন আমি সেটাও দেখাই দিচ্ছি আমাদের ওয়েট আর লম্বা করবো না যেহেতু সব কিছু দেখানো হয়ে গেছে এখন কাজ শুধু এস এম এস করা তো আমরা দেখুন বলবেন নেই আবার ফার্স্ট পেজ চলে যাবো ফার্স্ট পেজ থেকে ক্লোজ টু দ্য রাইট করে দেবো এখন আমরা দেখো মিট মি এখানে দেখুন খুব সুন্দর করে অপশন আছে মিট মি মিট মিতে আমরা যাই মিট মিতে যাওয়ার পরে ব্রাউজারে কাজ করার একটু মজা আছে বা একটু ঝামেলা আছে ঝামেলার যেটা আছে সেটা হচ্ছে মিটমি করা মিটমি আপনার খুব দ্রুত যেমন আপনি নক্স থেকে খুব দ্রুত মিটমি করতে পারেন এখানে খুব দ্রুত মিটমিটা করতে পারেন লোডিং নিয়ে নেওয়া হবে যে কারণে মিটমিটা একটু লেট হবে মিটমি লেট হলেও এক সুবিধা এখানে ব্রাউজারে আপনার অনেকক্ষণ অ্যাকাউন্টটা টিকাইতে পারবেন আর অ্যাকাউন্ট টিকাইতে হলে ইউএসএ অ্যাকাউন্ট না আমি যেটা বললাম আমার ইউকে অথবা যে কোনো অন্য কান্ট্রি ইউএসের বাইরে ইউএসের কানাডার বাইরের কান্ট্রির অ্যাকাউন্টগুলো নিয়ে আপনারা করবেন ব্রাউজার থেকে লগ ইন দিয়ে সেই অ্যাকাউন্টটিকে আপনারা কনভার্ট করবেন ইউএসএতে তো সেখানে আপনাদের অ্যাকাউন্টে টিপে দেখুন কথা বলতে বলতে আরও চারটে এসএমএস চলে আসছে দেখি কোন পাপি আসলো ওকে আবার আমরা নিউ ট্যাব নিয়ে নিচ্ছি एक इनबॉक्स मतलब मेरे को मैसेज रहे हैं डर से टेस्ट একটি স্পেস আসছে है देखिए বলতেছে why don't you have a কোলাডো নাম্বার কোলাডো নাম্বার আছে ওকে আমি বলবো just I use a version number I use a version number for my safety okay আবার ফার্স্ট পেজে যাই ফার্স্ট পেজ থেকে ক্লোজ টু দ্য রাইট করে দিই অ্যান্ড চেক ইনবক্স ওকে কোনো মেসেজ দেয় না মিটিং করতে পারি ইয়েস হ্যান্ডহেন্ডও মেকিং করবো মেকিংটা একটু স্লো হবে বাট এস এম এসগুলো খুব দ্রুত করা যাবে কারণ ইউটিউবে নিয়ে নেবেন একসাথে তখন এস এম এস করতে খুব সময় লাগবে না তখন এস এম এস আসবে এই হলো তাহলে আপনারা যদি এইভাবে আপনি একটু দেখে শুনে কাজ করেন একটু বুঝে কাজ করলে আপনার অ্যাকাউন্টটাও বেশি টিকবে এবং আপনার লিডগুলোও জেনারেট ভালো হবে এবং এই লিডের কোয়ালিটি কোয়ালিটিটাও ভালো হবে ওকে তো আমি আর ভিডিওটা লং করতে চাচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাইকে আবারও অনলাইন আর্নিং গাইড সাথেই থাকার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও আর হ্যাঁ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার আপনাদের বন্ধুদের শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন যাতে করে আমরা আরও উদ্বুদ্ধ হই নতুন নতুন ভিডিও আপলোড করতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন